নষ্ট আমি ছিলাম না রে নষ্ট বানাইনি হাজার চোখের স্বপ্নগুলো সবই কারিলি পাশন মায়া তোর মনে ছিল আমার চোখে বহাই দিলি নোনা পানির ঢেউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন